আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো আছে আপনি যে একজন সফল চাষি আমি আপনার এই এখানে এসে তা বুঝতে পারলাম আমি আমার জীবনেও কখনো দেখিনি একটা গাছ একটা মানুষের উপর দিয়ে এত বড় হয়ে যায় সেখানে আবার বাগুনও ধরে একটা গাছ এটা কত ফিট গাছ এটা হবে বাগুনের গাছটা এটা আমার মনে হয় যে এখন পর্যন্ত দশ ফিট বয়স বয়স বয়স মনে হয় পাঁচ পাঁচ পার হয়েছে আচ্ছা এটা কতদিন বয়স পাঁচ মাস পার হয়েছে ছয় মাস পড়ছে এই বাগুনের গাছটা পাঁচ মাস পাঁচ মাস হলো গাড়া এটা হ্যাঁ পাঁচ মাস পার হয়েছে এটা বীজের নাম কি এটা এটা বীজের নাম কি আমি এটা বলতে পারবো না আমাকে একজনের দিছে হ্যাঁ আমি তার তার কৃতজ্ঞ জানাই যে আমি এমন বাগুনের গাছ আমার বয়স এখন পঞ্চাশ প্রায় সেরে গেল আমি নিজেও কোনো দিন এটা দেখি নাই যে এটা এত বড় বেগুনের গাছ হবে বা এত এলাকা জুড়ে আরও যে কত বড় হবে এটা বলতে পারবো না তবে আমার দেখা দেখি বাংলাদেশের প্রায় সকল প্রকার সকল ধরনের কৃষক কিষানি যদি তারা বাড়িতে এরকম বেগুনের গাছ একটা করে গাড়ে আমার মনে হয় যে তাদের মনে হয় বেগুন কেনা আর লাগবে না কারণ এই গাছটা এক থেকে দুই বছর বেগুন দিবে আপনারা দেখতেছেন থোকা থোকা থোকা থোকা বেগুন ধরেছে কতগুলো বড় হয়েছে কতগুলো আমি বিসির জন্য ছিঁড়ে নিয়ে গেছি কতগুলো সারা ফেলাছি কতগুলো খাচ্ছি এত আমি দিক আর দিক দিস পাই না মানে অর্থাৎ ধরতেইছে ধরতেইছে তো যাই হোক বাংলাদেশের যে সমস্ত কৃষক কৃষণী ভাইরা আমার এই ভিডিওটি দেখবেন তারা নিজেরাও চেষ্টা করবেন যে দোতলার উপরে তিনতলার উপরে বড় একটা টপের উপরে একটা গাছ দিলে আপনারা দীর্ঘদিন এই বাজারে যে বিভিন্ন বিষ দেওয়া বেগুন এটা আপনাদের খাওয়া লাগবে না আপনারা নিজেই তৈরি করে খেতে পারবেন আমি একজন বঙ্গবন্ধু প্রাপ্ত কৃষক আমি না আপনাদেরকে জানি আন্তরিক শুভেচ্ছা আচ্ছা আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনি আপনার নাম এবং পরিচয় দেন এবং বাড়ি কোথায় আমার নাম নাম পরিচয় এটা পৃথিবী জুড়ে চেনে আমি একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আমি বিভিন্ন টেলিভিশনে অনেকবার আমার শত শত সাক্ষাৎকার দেওয়া আছে কারণ শুধু আমার বেগুন নিয়ে কোনো গল্প না আমার এখানে আমি আমার এখানে যে যেটা আপনারা দাঁড়িয়ে আছেন এখানে আমার একটা জমিতে প্রায় এখন শীতকাল হিসেবে ছয় রকমের ক্ষেত আছে এখানে টমেটো আছে এখানে আদা আছে হলুদ আছে বিশি ছাড়া পেয়ারা আছে তারপরে আপনার নবরত্ন কচু আছে ছাইড দিয়ে ঘাস আছে আমার ওই পাশে মালটা কমলা আছে কলা আছে তারপরে আপনার মিষ্টি লেবু আছে দেশি আমি একটা কাজ করি না আমার আসলে এই যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমার আইনের জায়গাটুকু বাদ দিয়ে যা আছে সব ঔষধি গাছ দিয়ে আমি ওনার খবর টিভিতে টিভিতে শোনার পরে উনি যা বলছে আমি আমি সেই অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি এবং আমি আরও বলি যে বাংলাদেশ সরকারের যে সমস্ত মন্ত্রী দপ্তর আছে দপ্তরগুলিনের যে সমস্ত ভূমির দায়িত্ব যে আমার মন্ত্রী সাহেব আছে ওনাকে আমি অনুরোধ করবো যে বাংলাদেশের জমি প্রায় বছরে কমে যাচ্ছে আমার এই গ্রামটা বুটিমেরি গ্রাম নাম সাগাটা উপজেলা এক বছরের মধ্যে নাহলে ছয়শো নয়া বাড়ি হয়েছে অথচ দেড় আর দুই কিলো তো এইভাবে যদি বাড়ি হ্যাঁ আবাদি জমি নষ্ট হয়ে যায় তাহলে তো আমরা বাংলাদেশের সরকার যতই চেষ্টা করুক আমাদের জন্য আমরা বাঁচতে পারবো না কাজী ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাড়ি করবে গেলে এটা যেন মানে নিয়ম বিধিমালার বাইরে যেন কেউ বাড়ি সরকারের ও সরকারের বিনে হুকুমে যেন কেউ বাড়ি না করতে পারে কারণ হিরিশ করে একটা আবাদি জমির বাড়ি করে হাঁস মুরগি গরু ছাগল দিয়ে ওটা চতুর্মুরে যা জমি আছে শেষ করে আচ্ছা আপনি মানে বিষয়টা খোলামেলা বলেন আসলে প্রধানমন্ত্রী যে বলতেছে যে অল্প জায়গার মধ্যেই আপনাকে বেশি আয় করতে বেশি আয় করতে সেটা একটু দর্শকদের আপনি খুলে বলেন না দর্শকদের খুলেই বলছি আমি একটা জমিতে ছয়টা খ্যাত করছি এরকম আমার প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাড়ির আঙ্গিনের জায়গাটুকু বাদ রেখে যা আছে আমার ফল মূল ওষুধ মিষ্টি লেবু দেশি লেবু কলা আমার মালটা পেয়ারা কমলা তারপর আদা হলুদ আপনারা এখানে দেখতেছেন যে প্রায় নয় দশ সাত বেগুনি গাছ বিশ থেকে পঁচিশ সাত গ্যান্ডারি কুশিয়ার আমি আমার পরিচয় আমি কি দেবো আমার পরিচয় দেশবাসীর কাছে ভালো আছে তাহলে আপনি একটা জমিতে কয়টা ফসল করেন আমি একটা জমিতে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আবহাওয়ার উপরে ম্যাসেজ করে কোন আবহাওয়াতে কি করা যাবে আমি তা করি এখন বর্তমানে কি কি ফসল আছে এই জমিটাতে আমার এখানে আছে হলো নবরত্ন কচু আছে হলুদ আছে আদা আছে পেয়ারা আছে বেগুন আছে তারপর সাইড দিয়ে আমার পেঁপের গাছ আছে তারপর লাল বেনারসি কুশের আছে বিসি থেরাপিয়ারা আছে তো ছয় সাত আটটা আপনারা দেখতেছেন ভিডিওটা দেশবাসী এবং সরকারের কাছে কিছু চাওয়া পাওয়া আছে কিনা না আমরা যেটা চাই সরকার সেটা দেয় যেটা দেয় সেটা উপজেলার থেকে শেষ করে সুটপেন্দা কৃষকে অনেকবারে আমরা বলছি যে আমরা অরিজিনাল কৃষকের যে আমরা যে নিয়ে সরকারের কাছ থেকে দুই কেজি ভুট্টে বা দুই কেজি বিষ বা দশ কেজি সার নিয়ে আবাদ করে খামো আসলে কৃষি দপ্তরের মাধ্যমে দিলে আমার মনে হয় বাংলাদেশে যতটুকু কৃষক আছে এরা ভালোভাবে পাবে এই বলে আমি আমার মন্ত্রী সাহেবকে মানে তোমার দৃষ্টি আকর্ষণ করি উনি যেন আমাদের বাংলাদেশের কৃষকের দিকে তাকায় না তাকাইলে আমরা আমরা বাঁচতে পারবো না কারণ আমরা জন্মাতে যে মূল্যটা পড়ে বেচবার গেলে হাঁকরে কান্দি আর ওই দাম বেচা হয় না একটা কামলার দাম তিনশো টাকা সলকে বলে ক্লাস ফোরে কয়েক মোর বাবা কৃষিকাজ করবে না ঢাকার যা চাকরি করে খাবে তো এত সুন্দর কৃষিকাজ কেরা করবে সরকার সেটা তো তোমার দেখা উচিত তবে আমি জানি যে প্রত্যেকটা ক্ষেত্রে এখন হাত পড়ে গেছে এখন এই কৃষিক্ষেত্রে এই ঘাবলাবাজিটা হাত পড়ে গেলি তাহলে ইনশাল্লাহ আমরা আরও দূরে যাব বাৎসরিক একটা যে ইনকাম সেটা ইনকাম কিটা কিরকম ওই আমি যদি ইনকাম বছরে না করতাম তো পাঁচ সাত আট বিঘা জমি তো কিনবার পারতাম না আমি কোনো কোনো বছরে আমার পাঁচ লাখ হয় কোনো বছরে ছয় লাখ হয় কোনো বছরে আবার দশ লাখ হয় কোনো বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো মোট লসও হয়ে যায় এটা আমি বলতে পারবো না তবে আল্লাহ ডাইল ভাত খাওয়া দেয় আমার তিনটে মহিলা কামলা পাঁচটা পুরুষ কামলা এর দীর্ঘদিন বেতন দিয়ে আমিও এরকম ডাইল ভাত খাওয়া দিই